আজকে আমি কথা বলবো আমাদের ফ্রি স্টুডেন্ট এবং পেড স্টুডেন্টদের জন্য যারা মূলত ইউটিউবিং ইউটিউবিং করতেছেন বা ইউটিউব নিয়ে কাজ করতেছেন তাদের সবসময় একটা প্রবলেম হচ্ছে তারা মিউজিক কোথা থেকে নেবে এই প্রবলেমটায় পড়ে আছে সেই জন্য কাজটা এগোতে পারতেছে না তো আপনারা যদি কপিরাইট নো কপিরাইট ফ্রি অথবা কপিরাইট ফ্রি যদি মিউজিকগুলো নিতে পারেন তাহলে আপনার ভিডিওতে ইউজ করলে কোনো প্রকার সমস্যা হবে না তো এই জন্য আজকে আমি দেখাবো কোথা থেকে মিউজিক নেবেন এবং কি মিউজিকের ভিতরে বা আপনার ওই ডিসক্রিপশনের ভিতরে ক্রেডিট বসালে আপনার ক্রেডিট না বসালে সমস্যা হয় না কিন্তু ক্রেডিট বসালে আপনি পুরো সেফ হবেন আপনার ভিডিওতে কোনো কপিরাইট ক্লেম আসবে না তো আমরা আজকে দেখি কীভাবে কোথা থেকে মিউজিকগুলো নিব এবং কিভাবে সেটা ডাউনলোড করব। তো আমি প্রথমে আপনারা এখানে লিখতে পারেন অডিও লাইব্রেরি অডিও লাইব্রেরি এখান থেকে আমি মূলত মিউজিকগুলো নিয়ে থাকি অডিও লাইব্রেরি এখানে দেখেন প্রথমেই একটা audio library music for content creator okay এখানে একটা আছে তো আমি এটা তো ওপেন করি প্রথমে অডিও লাইব্রেরিতে যাবেন আমি দুইটা দেখাবো এই দুইটাই মূলত আমি ইউজ করি তো এই একটা হচ্ছে অডিও লাইব্রেরি আর একটা হচ্ছে এস ঠিক আছে এই দুইটা এই দুইটা সবচেয়ে আমি ইউজ করি কারণ এই দুইটাতে আমি অনেক দিন যাবত ইউজ করতেছি কোনো প্রকার সমস্যা হয় নাই তো এখানে দেখেন অডিও লাইব্রেরিতে যখন আসলাম এখানে দেখেন অনেক রকমের ইয়ে আছে আর কি মিউজিক আছে আপনি সবগুলো চেক করে চেক করে দেখবেন যে আপনার কোনটা প্রয়োজন আমি কাজ করি মূলত গেমিং নিয়ে এবং রিল্যাক্স মিউজিক অথবা মাইন্ড ফ্রেশ করার যে মিউজিকগুলো নিয়ে আমি কাজ করি এগুলো বাইরেতে খুবই ভালো চলে ভিডিওগুলো তো আপনারা অবশ্য জানেন তো এইগুলা মিউজিক আপনি এখান থেকে নেবেন ধরেন আমি অডিও লাইব্রেরি অথবা এনসিসি এনসিসিতে যদি যাই এনসিএস ওকে ওকে এখানে যদি আসলাম এখানে আসার পরে দেখেন এখান থেকেও আপনি নিতে পারেন কোনো সমস্যা নাই অভাব নাই মিউজিক এখানে বলাই আছে no copyright free no copyright sound কোনো প্রকার কপিরাইট আসবে না সেটা ওরা বলেই দিছে আর এখানে দেখেন অভাব নাই মিউজিক আপনার যা যা প্রয়োজন আপনি এখান থেকে নিতে পারেন কোনো সমস্যা হবে না নির্দ্বিধায় কিন্তু কাজ করতে হবে কিন্তু কিছু ক্ষেত্রে আপনি যখন ভিডিওটা আপনি ইউজ করবেন ধরেন যে কোনো একটা আপনি মিউজিকটা নিলেন আপনি যদি ক্রেডিট ইউজ করেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না আমি একটা মিউজিক ওপেন করি ধরুন আমি এটা তো ওপেন করলাম আমি চাচ্ছি যে তাদের ক্রেডিটটা নিব কিভাবে সেটা দেখাই ধরুন আমি এই ক্রেডিটটা এখান থেকে নিব তো দেখেন এখানে লেখা আছে ক্রেডিট ওকে দেখি আমি ক্রেডিটটা পাই কিনা available content sound listing more credit credit যদি না থাকে তাহলে আপনি নেবেন হচ্ছে ট্র্যাকিং ট্র্যাক ইনফো ওকে এখান থেকে এই পর্যন্ত নেবেন তাহলে আর কোনো সমস্যা হবে না এখান থেকে এই পর্যন্ত নেবেন কোনো সমস্যা হবে না এইটুক নিলে হবে অ্যাভেলেবল ঠিক আছে আরেকটা ডেসক্রিপশন ইউজ করবেন নো কপিরাইট ফ্রি ডেসক্রিপশন যেটা আমি একটু আমার একটা ভিডিও দেখাই আপনাদেরকে আমি একটা ভিডিও নিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে আর্ট ফটো এডিটিং এটা আমার অনেক পুরাতন একটা ইউটিউব চ্যানেল আমি এখানে আসলে সময় নাই বিদে আমি কাজটা করতে পারি না আমার অনেকগুলো ইউটিউব চ্যানেল তো এখানে যখন আমি মিউজিকগুলো নিতাম দেখেন আমি একটা ভিডিও যদি আপনাদেরকে দেখাই এখানে আপনি দেখতে পারবেন নিচ থেকেই তো এটা হচ্ছে আমার একটা ইউটিউব চ্যানেল আমি অনেকদিন আগে ভিডিও এডিটিং নিয়ে কাজ করতাম তো মোবাইল ফটো এডিটিং যেটা বলে আপনারা এখান থেকে ফটো এডিটিং শিখতে পারবেন এটা তো দরকার নেই ঠিক আছে তো আমি এখানে একটা ভিডিও আমি ওপেন করি ওকে এটা আমি ওপেন করলাম ইন্ডিয়ার চ্যানেল তৈরি করছিলাম তো এবার দেখাই আমি ক্রেডিটগুলো কিভাবে ইউজ করছি দেখেন এখানে সুন্দর করে দিয়ে দিছি মানে সাউন্ড তার ক্রেডিট তার নামটা দিয়ে দিছি জামেলা শেষ এখানে আইডি নাম্বার দেওয়া আছে ভিডিও লিঙ্ক এটা provide provide by blog no copyright music তো এখান থেকে আমি মিউজিকগুলো নেওয়ার পরে আমি একটা ছোট্ট করে একটা ক্রেডিট দিয়ে দিচ্ছি তাদের ওইখানে লেখাই আছে ক্রেডিট কোথা থেকে নিতে হবে ঠিক আছে ওইখানে সুন্দর করে দেওয়া আছে ক্রেডিট আপনি শুধু এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে আপনি যদি এটা কখনো কখনো ইউজ না করতে পারেন বা না পান তাহলে আপনি যেটা করবেন সব কয়টা ভিডিওতে আপনি এই ডিসক্লেমারটা ও বা কপিরাইট ক্লেম যে আইনটা আছে সেটা আপনি দিয়ে দেবেন সব কটা ভিডিওতে যদি আপনি কপিরাইট কোনো ভিডিও বা কোনো কিছু নিয়ে কাজ করতে চান তাহলে এগুলো দিলে আপনার স্ট্রাইক আসবে না ঠিক আছে আপনি কপিরাইট ক্লিম আসতে পারে কিন্তু স্ট্রাইক আসবে না আপনি এটা ইউজ করবেন তো এটা আপনি লেখলে হবে যে কপিরাইট ক্লিমার অথবা ডিসক্লেমার কিভাবে লিখতে হয় আপনি যদি ইউটিউবে সার্চ করেন এগুলো লেখে হাউ টু ডিসক্লেমার ইউজ অথবা how to use disclaimer from YouTube video আরও অনেক কিছু লেখা যায় লিখে যদি আপনি সার্চ করেন এই ডেসক্রিপশনটা পেয়ে যাবেন অথবা গুগলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন তো আপনার যতগুলো মিউজিক আপনি নেবেন এখানে আমি একটা মিউজিক ইউজ করছি এনসিসি থেকে দেখেন তো এই মিউজিকটা আমি মূলত এনসিসি থেকে নিছি বা অডিও লাইব্রেরি থেকে না এখানে অডিও লাইব্রেরি থেকে নেওয়া হয়েছে আপনি এই শুধু আমি এটা সব কটা ভিডিওতে আমার এই ডেসক্রিপশনটা পেয়ে যাবেন আর এখানে আমি সত্য করে একটা ক্রেডিট দিয়ে দিছি তাহলে কিন্তু আমার কোনো প্রকার সমস্যা হয় নাই আজ পর্যন্ত এই ভিডিও সার্চই হচ্ছে দু হাজার একুশে মার্চে তার মানে বুঝতেছেন মোটামুটি এক বছর হয়ে গেছে তো কোনো প্রকার সমস্যা হয় নাই তো আপনি এভাবে মিউজিকগুলো এখান থেকে নিতে পারেন কোনো প্রকার সমস্যা হবে না ইনশাল্লাহ আপনি এনসিসি এবং অডিও লাইব্রেরি দুইটা দুইটা মাধ্যম থেকে নিতে পারেন আরও যদি আপনার মিউজিক প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনি লিখতে পারেন ফ্রি অথবা no copyright no copyright copyright music background music অথবা মিউজিক লেখে সার্চ করবেন ইউটিউবেই ইউটিউবে পেয়ে যাবেন ঠিক আছে দেখেন এখানে অভাব নাই অনেকগুলা এরকম বড় বড় কোম্পানি আছে যারা এইগুলা কাজগুলো করে থাকে আপনি এই ধরনের মিউজিকগুলো এখান থেকে নিয়ে তাদের ক্রেডিটটা বসায় দিলে হয়ে যাবে কোনো সমস্যা হবে না আপনি এগুলো নিয়ে কাজ করতে পারেন তারপরে যদি আপনি এখানে যদি যথেষ্ট না পান তাহলে আপনি চলে যাবেন গুগলে সার্চ করবেন অডিও লাইব্রেরি অথবা অডিও নো কপিরাইট মিউজিক তাহলে এখানেও আপনি মোটামুটি এতগুলা সাউন্ড পেয়ে যাবেন এখানে হাজার হাজার এরকম ওয়েবসাইট আছে যারা ফ্রিতে এমপি থ্রি গান অথবা মিউজিক দিয়ে থাকে আপনি তাদের কাছ থেকেও নিতে পারেন এরকম অনেক সাইট আছে যেমন আমি যদি এখান থেকে ধরেন আমি এই যে আর্টি এটাতে চাই আর্টিলিস্ট ওকে আর্টিলিস্ট আসলাম এরকম আরও অনেক আছে ভালো ভালো মোটামুটি যারা মূলত ওই ফ্রি কপিরাইট মিউজিকগুলো দিয়ে থাকে এখানে সাইন আপ করে তাদের মিউজিকগুলো নিতে হবে আর আমি অবশ্য এনসিসি থেকে নিয়ে কোনো ঝামেলা হয় না কীভাবে ডাউনলোড করবেন ধরেন আমি এটা আসতে থাকুক এরকম ওয়েবসাইট অনেক পাবেন আপনি অডিও সাউন্ড বা মিউজিক নেওয়ার জন্য ধরেন আমি মিউজিক নিব তাহলে এখানে সার্চ করতে হবে আপনি ফ্রিতে নেবেন ঠিক আছে প্যাকেজ আছে ঠিক আছে প্যাকেজ প্যাকেজ নেওয়ার দরকার নেই আপনি ফ্রিতে পেয়ে যাবেন এত কিছু দরকার নেই আপনি দেখেন অভাব নেই কিন্তু ঠিক আছে আপনি ওইভাবে নিতে পারেন অথবা আপনি এখান থেকেও ডাইরেক্ট নিতে পারেন তো ধরেন আমি এই একটা মিউজিক ডাউনলোড করা দরকার তাহলে যেটা করবেন আপনি এখান থেকে চলে যাবেন এরকম আপনি চাইলে এক্সট্রিকশন ইউজ করতে পারেন অথবা যদি না চান তাহলে এখানে আসবেন উপরে দেখেন ইউটিউবের একটা লিঙ্ক দেওয়া আছে এখানে ইউটিউবের আগে ডটের পরে দুইটা এজ বসায় দিবেন দিয়ে ইন্টারে চাপ দিবেন এই মিউজিকটা ডাউনলোড শুরু হয়ে যাবে কোনো প্রকার সমস্যা হবে না আপনি দেখেন মিউজিকটা ডাউনলোড শুরু হয়ে যাবে আপনি এখান থেকে মিউজিকটা ডাউনলোড করে নিতে পারেন এখানে ভিডিও আছে ঠিক আছে আপনি চাইলে মিউজিকটা সিলেক্ট করতে পারেন আর অপশন আছে এগুলা কিন্তু মিউট করা আছে ঠিক আছে এগুলো মিউট এগুলো হবে না আপনি এমপি ফোর ইউজ করেন শুধু মিউজিকটা নেবেন এটা সিলেক্ট করে আমি এখানে সিলেক্ট করে দেখেন ডাউনলোড শুরু হয়ে গেছে এক্সটম এখন আপনার এই ভিডিওটা যে নিছেন এই ভিডিওর ক্রেডিটটা কি আমি দেখি একটু ব্লক ওকে ক্রেডিটটা দিয়ে একটা ফোল্ডার করে রাখবেন কম্পিউটার একটা ফোল্ডার করে রাখবেন যাতে আপনি এই ক্রেডিটটা ওই ভিডিওতে যখন আপনি এই মিউজিকটা ইউজ করবেন কোনো ভিডিওতে তখন যেন ওই ক্রেডিটটা দিয়ে দিতে পারেন কোনো সমস্যা যেন না হয় এই যে দেখেন আমি এখানে দিতে পারি লাইসেন্স ওকে এখানে এইটুকু আমি ক্রেডিটটা দিয়ে দিতে পারি ধরেন আমার এই ভিডিওটা কোথায় আছে আমার ভিডিওটা আছে কম্পিউটারে ডাউনলোড ফোল্ডারে আছে তো আমার এই ফোল্ডারটা হচ্ছে এটা আমার এই ফোল্ডারে আছে ওকে আমি একটা ফোল্ডার তৈরি করি নিউ ফোল্ডার এখানে লিখতে পারি music no copyright music no copyright music music okay লিখলাম লেখা এবার আমি এখানে সার্চ মানে আমি ই করব ধরেন এই একটা ভিডিও আমি ওপেন করব ঠিক আছে তো আমি তার আগে এখানে নিয়ে আসলাম আমি আমার এই ভিডিওটা আমি এখানে কাট করে নিয়ে যাই কন্ট্রোল রাইট বাটন ক্লিক করলাম কাট করলাম কাট করে এখানে পেস্ট করলাম আর আমি যে ডেসক্রিপশনটা নিয়েছি এখান থেকে আনলাম এখানে দিলাম কপি করলাম কপি করে এবার আমি ফোল্ডারে চলে যাব এখানে একটা ফোল ই তৈরি করব একটা টেক্স ফাইল তৈরি করব ওকে একটা টেক্স ফাইল নেই একটা টেক্স ফাইল হচ্ছে ডকুমেন্ট নেই একটা ডকুমেন্ট নিয়ে এখানে আমি আমার ওই যে ইটা আছে ট্র্যাকিং নাম্বারটা আছে এটা আমি এখানে পেস্ট করে দিয়ে সেভ করে দিলাম সেভ তার মানে কি এই ফোল্ডারের এই কপিরাইট মিউজিকের এটা হলো এটা মানে লাইসেন্সটা হচ্ছে এটা এটা দিলে আমার কোনো প্রকার সমস্যা হয় না তো আপনি এইভাবে আরও কিছু ফোল্ডার তৈরি করতে পারেন এটার আন্ডারে আর একটা তৈরি করলেন এরকম করে একটা ফোল্ডার তৈরি করে একটা ফাইলের ভিতরে সবগুলো রেখে দেবেন তাহলে আর আপনার মিউজিক নিয়ে কোনো সমস্যা হবে না যখন যেটা প্রয়োজন আপনি ওইখানে নিয়ে নিতে পারেন ডাউনলোড করে রাখছেন এডিটিং করলেন কারেন্ট চলে গেল বা নেট চলে গেল তো আপনি এখান থেকে একটা নিয়ে ইউজ করলেন ভিডিওতে এডিটিং করে ফেলেন কোনো সমস্যা হবে না আশা করি বিষয়টা পরিষ্কার হয়ে গেছেন কোথা থেকে মিউজিকটা নেবেন আর এটা কোনো কপিরাইট হয় না আপনি নির্দিদায় বা নিশ্চিন্তায় আপনি কিন্তু কাজগুলো করে ফেলতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আজকের মতো আমি এখানেই শেষ করে দিই আর দেখা হবে পরের কোনো ক্লাসে